সূরা বাকারার ভিতরে বলেন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতারাহু সুতরাং যখন নামাজের সময় হয়ে যাবে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেবে যখন নামাজের সময় প্রবেশ করবেন ফাওয়াল্লু সাতারা ওয়াহাই ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতারা তোমরা যেখানে থাকো না কেন পাহাড়ের ছোড়ায় থাকো আর মসজিদে থাকো বাসায় থাকো তোমরা খেত আর খামারের ভিতরে থাকো গাড়িতে থাকো বিমানে থাকো রেলে থাকো অফিসে থাকো যে যেখানে থাকো না কেন নমাজের টান হয়ে গেছে তোমরা সবাই ক্যাবলা মুখে হয়ে নামাজের ভিতরে তোমরা দাঁড়ায় যাও উজু হাকুম সাতার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে একবার নয় দুইবার নয় বিরাশি বার এবং তার চেয়ে বেশি উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন রজবের 27 তারিখ ছিল আমি নবীর জন্য মেরাজ আর প্রতিটি নামাজ প্রতিটি নামাজ হলো আমার উম্মতের জন্য মেরাজ আমি নবীর জীবনে মেরাজ হয়েছে একবার আমার উম্মতের জন্য মেরাজ হবে দৈনিক পাঁচবার আসসালাতু মেরাজুল মুমিনিন আসসালাতু এমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি নামাজ হলো কি দিনের কুটি যার নামাজ আছে তার দিন আছে যার নামাজ নাই তার কি নাই তার কোনো দিন নাই এই জন্য অন্যান্য মাঝাবের ভিতরে বলেছে যে যার নামাজ নাই সেই মুসলমানের সীমানা থেকে সে বাহিরে চলে গেছে নামাজ হলো মুসলিম অমুসলিমের পার্থক্যকারী নামাজ পার্থক্য করে দেবে কে মমিন আর কে মমিন নয় ভাইয়ের আমার আসলাতু মিনান কখন বলে আমরা যদি ঘুমে থাকি তাহলে তো আমরা আসলাতু কখন বলে সেটা জানার কোনো সুযোগ নাই আসলাতু মিনান মেহরাব থেকে আওয়াজ দিল আসলাতু মিনান ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে কি ভালো নামাজ ভালো মুয়াজ্জিন ডাকতেছেন হাইয়া তোমরা নামাজের দিকে চলে আসো হাইয়া আলাস নামাজের দিকে চলে আসো হাইয়া আলাল ফালা তোমরা কল্যাণের দিকে ফিরে আসো অর্থাৎ নমাজের মধ্যে কামিয়াবি নমাজের মধ্যে কল্যাণ নমাজের মধ্যে আধ্যাত্মিকতা নমাজের মধ্যে বেলায়ন নমাজের ভিতরে মারিফত নমাজের ভিতরে আল্লাহর সাক্ষাৎ নমাজের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া নমাজ মানে আল্লাহর সাথে কথা বলা হাইয়া হাইয়া আলাল ফালা নামাজের দিকে চলে আসো কল্যাণের দিকে চলে আসো আর নামাজ হলো কামিয়াবি নামাজের ভিতরে সমস্ত কল্যাণ নিহিত আওয়াজ দিয়ে বলুন সোহান নামাজ হলো বড় নিয়ামত মিনাল্লাহি এই নামাজের নিয়ামত কোথায় পাওয়া যায় মসজিদে পাওয়া যায় এই জন্য মৌমিনের মহাব্বতের জায়গা মসজিদ মৌমিনের ভালোবাসার জায়গা হলো মসজিদ মৌমিনের ভালোবাসার জায়গা কোথায় মসজিদ মসজিদ হলো আহাবুল মিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা কি মসজিদ অনুরূপ ভাবে ধ্যান আল্লাহর আল্লাহকে নিয়ে ধ্যান করা আল্লাহর সামনে মস্তক অবনত করা আল্লাহর সামনে বিনয় হওয়া আল্লাহর সামনে নম্র হওয়ার একমাত্র জায়গা একমাত্র সময় হলো নামাজ এই জন্য বলতেছে আল্লাহ সামনে দুনিয়ার সমস্ত সম্পর্ক চিহ্ন করে আল্লাহকে ধ্যান করে আল্লাহকে স্মরণ করে একমাত্র দাঁড়ানো যায় একমাত্র নামাজের ভিতরে এই জন্য আল্লাহ রব্বুল আলমী সুরাতুল মুমিনুনে বলতেছে কদ আফলাহাল মুমিনুন মমিনরা সফল হয়ে গেছে মমিনরা কামিয়াব হয়ে গেছে মমিন সাকসেস হয়ে গেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যে সমস্ত মুমিনরা নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করতে পেরেছে যারা দেন নিয়ে নামাজ পড়তে পেরেছে যারা আল্লাহর দিনে মগ্ন হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা সাকসেস হয়ে গেছে আও আওয়াজ দিয়ে বলুন সোহান পৃথিবীর মধ্যে ওই মোমেন সাকসেস ওই মোমেন সফল যেই খুশোর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করতে পেরেছে যার নসিবে বিনয়ের নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছে সেই হচ্ছে সফল সেই হচ্ছে সাকসেস অবস্থি বলুন সুহান কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন যে সাকসেস মুভমেন্ট হলো যে ধ্যান নিয়ে নামাজ পড়েছে যে আল্লাহর সামনে মস্তক অবনত নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করতে পেরেছে সেই হলো সাকসেস তাহলে আমরা পৃথিবীতে সাকসেস হতে চাই কি চাই না তাহলে আপনি ধ্যান নিয়ে নামাজ পড়ুন আল্লাহকে সামনে নিয়ে আপনি নামাজ পড়ুন আমার নবী বলেন আন্তা কান্নাকে তারা হোক তুমি আল্লাহর সামনে দাঁড়াও আল্লাহর ইবাদত করো এমন ভাবে করো এমন ভাবে পড়ো যেন তুমি তোমার কলমের চোখ দিয়া তুমি তোমার চক্ষু দিয়া তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ পাইলাম যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তোমাকে এই কথা মনে মনে ভাবতে হবে আমার সেই চক্ষু এখনো আল্লাহ আমাকে দান করে নাই আমি এখনো সেই বেলায়েতের মর্তবা হাসিল করতে পারি নাই আমার নামাজের ভিতরে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে কারণ কারণ আমি যেহেতু আল্লাহর ঘরে মসজিদ কার ঘর আমি আল্লাহর ঘরে মেহমান হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আসি তারে আল্লাহ আমাকে দেখতেছে কোনো সন্দেহ নাই আমি আল্লাহকে দেখার মতো সেই চোখ আমার না থাকলেও আল্লাহ আমাকে দেখতেছে আওয়াজ দিয়ে বলুন সোবাহান আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল মুমিনুনের শুরুতে নামাজের কথা বললেন শুরুতে নামাজের কথা বললেন একুশ পাড়ার শুরুতে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো আমার যে বান্দা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত অশ্লীল কাজ থেকে সমস্ত গরহিত কাজ থেকে সমস্ত গুনার কাজ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে অন্যায় পাপ সকল গুণা থেকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের বান্দা মাধ্যমে ওই বান্দাকে আমার আল্লাহ হেফাজত করবেন আওয়াজ দিয়ে বলুন সোহান আমরা অনেকে আছি অনেকে চেষ্টা করে আমি গোনা থেকে বেঁচে থাকবো চাই কি চাই না অনেকে আছে গোনা করে কিন্তু গোনা করার পরে তার মনের ভিতরে যখন অনুশোচনা হয় তখন সে চিন্তা করে আহ আমি যদি এই গুণা না করে পারতাম প্রতিটি মোমেন বান্দা যার ভিতরে ইমান আছে সে গুণা থেকে কোনো না কোনো ভাবে বাঁচতে চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে চিন্তা করিও না গুণা থেকে যদি বাঁচতে চাও তার তো পাঁচ রক্ত নামাজ তাকবীরুল উলার সাথে ইমামের পিছনে দাঁড়ায় যাও তাহলে এর চেয়ে মুসলমানদের জন্য আর কোনো বড় নিয়ামত থাকতে পারে নামাজের মাধ্যমে আমরা গুণা থেকে বাঁচতে পারি নামাজের মাধ্যমে শয়তানের অস্ফুসা থেকে বাঁচতে পারি আল্লাহ রব্বুল আলমী কোরআন শরীফ শেষ করেছেন কি দিয়ে সুরা দিয়ে কি দিয়ে এই ভিতরে আল্লাহ বলতেছে তোমরা খান্নাস শৈতান থেকে পানা চাও যে খান্নাস শৈতান মানুষের দিলের ভিতরে পরজানা দেয় মানুষের দিলের ভিতরে অশ্রসা দেয় যে শয়তান মানুষের অন্তরে গুনার দিকে ডেকে নেই সেই শয়তান থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহ একুশ পারা সুর আয়াত থেকে আমরা বুঝতে পারি এই শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় হলো নামাজ অবস্থায় বলুন সুহান আল্লাহ আল্লাহ ولذكر আকবার আকবার আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ কাজ আল্লাহর স্মরণ কি সর্বশ্রেষ্ঠ কাজ আল্লাহ স্মরণ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো কি কাকে স্মরণ করা মালিককে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা পৃথিবীর সবচেয়ে সেরা কাজ ওয়ালাদিকুল্লাহি আকবার ওলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আরো বলেছেন ওয়া আনাখতারতুকা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ওয়া আকিমিস সালাতা লিযিকরি তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য আল্লাহ বলেন নামাজের ভিতরে সবচেয়ে আমাকে বেশি স্মরণ করা হয় আল্লাহর আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবাদ সর্বশ্রেষ্ঠ কাজ ওয়ালা দিকুরুল্লাহি আকবার তাহলে দুনিয়ার ভিতরে যত এবাদত আছে সব আবাদতের সব মূল হলো নামাজের ভিতরে আছে নামাজের ভিতরে তাকবিরে তাহারিমা আছে কফাল মাটিতে লাগিয়ে আল্লাহ আমার সব আমিত্ব আমার সকল ব্যক্তিত্ব আমি সব কিছু মিটিয়ে দিয়ে আমার কপাল মাটিতে লাগিয়ে দিয়ে আপনার দরবার আমি সারেন্ডার হয়ে গেছি আল্লাহ বলেন এই বন্দা আমার সবচেয়ে আমার নিকটে চলে এসেছে এই জন্য আমার রাসুল বলেন তোমরা দীর্ঘ সিজদা করো দীর্ঘ সিজদা করো আল্লাহর কাছে বেশি কিছু চাইতে গেলে সিজদায় করে আল্লাহর কাছে দোয়া করো সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না আওয়াজ বলুন সুহান আল্লাহ চলুন না ভাই আজকে শ্রাবণ মাসের চার তারিখ আমরা রজত হারিয়ে ফেললাম আল্লাহ বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমরা আল্লাহর কাছে দোয়া করতে করতে শাহবান চলে এসেছে এই মাস মাসের উনত্রিশ তারিখ লাইলাতুল বারাত লাইলাতুল নিসফে মিন শাবান আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরে রমজান রমজানুল মুবারক চলে আসতেছে আজকে আপনি মেয়েরাজের আলোচনা শুনলেন আপনি নামাজের হাকিকত বুঝলেন না তাহলে আমি মনে করি এই মেয়েরাজের আলোচনা কোনো কাজে আসে নাই কারণ মেয়েরাজের সবচেয়ে বড় উপহার হলো নামাজ রোজা কি ফরস হস করা কি জাকাত দেওয়া কি কালিমা পড়া কি ফরস সবগুলো ফরস আল্লাহ বহির মাধ্যমে ফরস করেছেন আর নামাজকে ফরস করেছেন আল্লাহ তার বন্ধুকে তার দরবারে নিয়ে আওয়াজে বলুন সোহান আল্লাহ এই জন্য সর্বোত্তম হলো সর্বোত্তম আবাদত হলো কি নামাজ যুবক এই নামাজ তোমাকে হেদায়ত দিতে পারেন নামাজ তোমাকে মুত্তাকি বানাতে পারেন নামাজ তোমাকে আল্লাহর ওলি বানাতে পারে নামাজের মাধ্যমে তুমি সাকসেস হতে পারো নামাজের মাধ্যমে কামিল মুমিন হতে পারো এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারো নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্যবান বান্দা তুমি হতে পারবে এই জন্য একমাত্র আমাদের জন্য বড় নিয়ামত হলো কি নামাজ এই নামাজের নিয়ামত আমরা বুঝবো না আজকে ইরাক আফগানিস্তান কাশ্মীর যেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে না জামাতে নামাজ আদায় করতে পারে না এখনো পর্যন্ত ভারতের ভিতরে জুমার দিন নামাজের আগে এভাবে ফতির কোনো বয়ান করতে পারে না ঠিক কিনা এখনো পর্যন্ত আওয়াজ আওয়াজ বন্ধ হয়ে গেছে আর অনেক অনেক দেশের মধ্যে জামাতে নামাজ পড়ার মুসলমানদের কোনো কি নাই পারমিশন নাই তাদের কাছে জিজ্ঞেস করো নামাজ কত বড় নিয়ামত নামাজ কত বড় দৌলত আজকে আমরা নামাজের মতো নিয়ামত পেয়েছি কেন যুবক তুমি নামাজ পড়ো না নামাজ তো তোমার সবচেয়ে বড় নিয়ামত আমি চিন্তা করি মাঝে মধ্যে পৃথিবীর সমস্ত কাফেরেরা সবাই এক তাদের একটাই তাদের টার্গেট একটাই তাদের গুল মুসলমানদেরকে কি করো শেষ করো আমি তো মনে করি তাদের কাছে সব অস্ত্র আছে তারা চাইলে তো একদিনেও শেষ করতে পারে কিন্তু পারে না কেন কিন্তু পারে না কেন কিন্তু এখনো পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন আর নামাজ আছে তাহলে এই যখন মুসলমানের নামাজ আদায় করে কোরআন তালাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন কাফের দিলের ভিতরে মুসলমানদের একটা বয় সৃষ্টি করে দেয় ঠিক কিনা বলেন না হলে আমি মাঝে মধ্যে চিন্তা করি এই যে মাদ্রাসার মধ্যে এই যে এতিম গরিব ছাত্ররা কোরআন তালাবাদ করে নামাজ পড়ে কোরআন শিখে হাদিস শিখে কিন্তু সবসময় সকল মিডিয়া খালি এটাই মানুষকে বোঝাতে চাই যে ওরা জঙ্গি ওরা সন্ত্রাস ওরা এই ওরা সেই ওদেরকে কেন এত বেশি ভয় পায় আসলে তারা সেখানে ইমানকে ভয় পায় কোরআনকে ভয় পায় তারা কোরআনকে ভয় পাচ্ছে অস্ত্র তাদের তারা ডাল দিয়ে ভাত খায় কি দিয়ে ভাত খায় ডাল তারপরে বলে তারা জঙ্গি অর্থাৎ আমার রিসার্চ গবেষণা হচ্ছে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় নামাজ শিক্ষা দেওয়া হয় ইসলামের শিক্ষা দেওয়া হয় বলে তাদের কাছে সেইটাই ভয়ের জায়গা ঠিক কিনা বলেন মুসলমানকে যদি কোরআন হারা করতে পারে নামাজ হারা করতে পারে আমি কসম করে বলবো একদিনে মুসলমানদেরকে শেষ করে দেবে বাইরামান বন্ধুরা আমার এই নামাজ হল নামাজ এমন এক ধ্যান ও নির্ভরতা যার মাধ্যমে সাধারণ মুসলমান সুযোগ পায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবার আল্লাহর দিদার লাভ করার একমাত্র সুযোগ নামাজের মাধ্যমে পায় আল্লাহর প্রতি ইমান আনার পর মুমিন বান্দাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য পালনীয় এবাদত হচ্ছে নামাজ এই নামাজের ভিতরে ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে এই নামাজের ভিতরে ধনী আর গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি ছোট বড় কালো লাল সাদা এবং কোন মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ দরবার সিজদার সুযোগ হয় একমাত্র নামাজের ভিতরে এই জন্য কবি ইকবাল বলতেছে এক হি সব মে খড়ে हो गए महमूद आयस वरना कोई बंद रहा वरना कोई बंद नवाज সুলতান মাহমুদ গজনবীর একজন গোলাম ছিল তার নাম ছিল আয়াস তার নাম ছিল কি আয়াস আর আয়াস সম্পর্কে অনেক লম্বা কাহিনী এই আয়াস উনি গোলামিয়াতের মধ্যে দাসত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন মনিফকে কিভাবে খুশি রাখতে হয় কিভাবে গোলামি করলে মালিককে রাজি করতে হয় এই দাসত্বের নিদর্শন ছিল আয়াস আর সেই আয়াস আর সুলতান মাহমুদ গজনবী এক পাশে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে যখন নামাজ আদায় করতেছে আল্লামা কবি ইকবাল তাদের সেই দৃশ্য দেখে কবিতা পাঠ করতেছে একই হি সব মে खड़े हो गए महमूद आयास वरना कोई बंदे रहा वरना कोई बंदे नवाज आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ আদায় করা বিশ্বাসীদের জন্য ফরজ করা হয়েছে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই শাবান মাসের শুরু থেকে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করুন কারণ নামাজ যদি আপনি না পড়েন তাহলে জান্নাতের কি তালা খোলা যাবে জান্নাতের চাবি কি নামাজ আসলাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ পড়েছো কিনা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সলা বলেন ইয়াউমাল কিয়ামাতিস সলা আউয়ালু মা ইউহাসাব সর্বপ্রথম হিসাব দিতে হবে নামাজের নামাজের হিসাব দিতে হবে এজন্য আমি সকলকে বলি নামাজ আমাদের জন্য বড় নিয়ামত ঠিক কিনা সালাদ তোমার বন্ধু বড় শেষ বিচারের দিন সালাদ তোমার বন্ধু বড় শেষ বিচারের দিন কারণ শেষ বিচারে আমাদেরকে পার করবে কে বলেন না কে নামাজ যার নামাজ আছে তার কোনো চিন্তা আছে তাহলে মুমিন মৃত্যুকে ভয় পাই না যার কি আছে নামাজ আছে সালাত তোমার বন্ধু বড় শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জোরে কোষব প্রতিদিন এই জন্য নামাজে মানুষ দেখলে অন্তরে প্রশান্তি আসে আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ সমাজের ভিতরে যদি কেউ যদি মেজবান দেয় কেউ যদি খাবারের আয়োজন করে সর্বপ্রথম নামাজিকে দাওয়াত দেয় ঠিক কিনা বলেন নামাজিরা সমাজে খুব সম্মানে তাকে তাদেরকে সবাই সালাম করে তাদের কাছে সবাই দোয়া চায় নামাজের কাছে সবাই দোয়া চায় ভাই আপনি নামাজ পড়েন আমার অনেক সমস্যা আমার জন্য একটু দোয়া করবেন ঠিক কিনা বলেন এই জন্য কবি বলতেছে সালাদ তোমার জীবন জোরে কুশব দিন যাই নামাজে শান্তি মিলা যাই নমাজ শান্তি মিলাই চিত্ত সীমাহীন রব্বি আল আলা রব্বি আল আজিম একমাত্র আমার আল্লাহকে ডাকার একমাত্র সুযোগ নামাজ এই জন্য আজকে মসজিদে আমরা যারা নামাজ পড়তে আসি আমরা বিনয়ের সাথে আসবো ঠিক কিনা বলেন অহংকার নিয়ে নেতাগিরি দেখানোর জন্য দাবট দেখানোর জায়গা মসজিদ নয় অনেক মসজিদ আসার পরে দেখবেন শুধু চিল্লা চিল্লি আমার এই আবাসিক থেকে এইটা দুই তিনটা আবাসিক পার করে একটা মসজিদ আমি আসল নামাজ পড়লাম বাহিরে দেখে মুসল্লিদের মধ্যে মারামারি বলবেন না আমি বললাম কি হলো ঘটনাটা হলো একজন মুসল্লি এভাবে পাটাকে ফাঁক করে এভাবে নামাজে দাঁড়াইছে আর বলতেছে যে এটা কি তোর বাবার মসজিদ তুই ফাঁকটা একটু কমা পারো এদিকে নে সে বলতেছে এটা কি তোর বাবার মসজিদ আমার ইচ্ছা মতো আমি এখানে ফাঁক করে দাঁড়াবো এই বাইরে গেছে দুইজনের মধ্যে মারামারি চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমরা একটু ধৈর্য ধরতে পারি না উনি ফাঁক করে দাঁড়াইছে ঠিক না একটু ধৈর্য ধরুন না জায়গা তো আছে ঠিক কিনা বলে কিন্তু আমরা এটা সহ্য করতে পারি না নামাজে এই করলো সেই করলো আপনি যেভাবে নামাজ পড়েন আমার আল্লাহ দরবারে কবুল হবে কিনা একটা কুকুরের আওয়াজ যদি আল্লাহ জিহির হয় গাদার আওয়াজ সবচেয়ে খারাপ আওয়াজ না এটা কোরআন বলতেছে না আল্লাহ জিকির কার জিকির তো আপনি পাকে এভাবে দাঁড়াইছে আমি ছোট করে বলছে বড় করে বলছে এই করে নাই সে করে নাই আমরা এগুলো নিয়ে কোনো মত পার্থক্য বিরোধ আমরা মসজিদে বলেন না করব না সবাই নামা মসজিদে আসবো তাকওয়া নিয়ে আল্লাহর ভয় নিয়ে বিনয় নিয়ে ঠিক কিনা আফসোস আপনি হিসাব করে দেখবেন আমাদের গ্রামে কোন যে কত মসজিদ এখনো তালা কি মসজিদে তালা জ্বলছে কেন সেখানে মুসল্লি মুসল্লি ঝগড়া লেগেছে